জীবন বাসা আছে বল্লামপুর আর কাজ নেওয়া আছে চারটে তার মধ্যে শিববাড়ি কালীবাড়ি আর একটা আছে বিরামপুর আর আমাদের গ্রামে আছে কাজ করছি তিন তিনজন তিনজন ওর মধ্যে রাত মনে করো বারোটা দিকে মানে এরকমের কাজ করতে হচ্ছে আর কাজ করা হচ্ছে এটা আছে আমাদের মনে পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার আছে এটা পঁয়ত্রিশ হাজার বিরামপুর আছে এটা চল্লিশ হাজার আর আমাদের গ্রামে আছে এটা হাজার মানে, ঠিক মতো কাজ করলে নিম্ন মনে করো ছয় সাত দিন লাগবে কমপ্লিট হবে কিন্তু আমাদের এরকম তো কাজ করি না আমি এখানে কাজ করে ফিরে আবার মনে করো অন্য জায়গাতে যাতে হয় ফিরে মনে এই জায়গায় ফিরে আবার আসি এই জায়গায় কাজ করতে এরকম মনে করো দিন ঘনে আছে আর তো এখন মনে করো ঘুম জায়গা শুরু হয়ে গেল পরে এই ভিতর করে বলে বানানো এই জন্য আরও মনে করো এই বিশ্বকর্মা যদি না থাকতো তাহলে কিছুটা আমার হালকা হইতো কাজে কিন্তু এখন এই জিনিসগুলো বানিয়ে বিশ্বকর্মা আরও কাজটা আমাদের মনে করো পরিশ্রম করতে হবে রাত ও অন্য মনে করো কালি বানা আরও বিভিন্ন মানে এটা বাসায় তৈরি করি তারপর আমাদের এই যে মনে করো এই যে মহিলাপুরে মনে করো কালী আছে কালী ঠাকুর চোদ্দ হাত এটা বানতে হয় মানে আপনাদের পেশা হিসেবে এটাই দিচ্ছেন হ্যাঁ আমাদের এগুলাই আমাদের মনে করো যখন মনে করো কালী বাড়াই গেল কি আমাদের মনে করো সরস্বতী মানে বাইক আমাদের কাজ চলে